তুরস্ক সিরিয়া ভূমিকম্প এত তীব্র ভূমিকম্পে যেন কেয়ামতের আলামত আকার ধারণ করেছে যে হাজার হাজার বহুতল ভবন দুবলে মুসলে ধসে পড়েছে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যেন কল্পনাবিহীন আবহাওয়া অনুকূলে না থাকায় মৃতদের সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা বলে ধারণা করা হচ্ছে তুষার জলে উদ্ধার কাজে বিঘ্ন হলে তুরস্ক সিরিয়া সাত দশমিক আট মাত্রা ভূমিকম্পের সাড়ে পাঁচ হাজার অধিক নিহত আহতের সংখ্যা অসংখ্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেন তুরস্কের দুই দফা ভূমিকম্পে উদ্ধার অভিযান চলছে আবহাওয়া অনুকূলে হলেও আরো কয়েকদিন সময় বেশি লাগতে পারে শক্তিশালী ভূমিকম্প তুরস্ক সিরিয়া চব্বিশ ঘন্টায় তিনবার আঘাত আনে যা মরার উপরে ফাড়ার গা পার্শ্ববর্তী পাঁচ দেশে ভূমিকম্পের তীব্রতা তা অনুভব করেছে এই যেন কেয়ামতের নিদর্শন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁয়া স্বাধীনতা পেয়ে